পচা আর না ফিরলেই বাঁচি হ্যাঁ? কিছু বললে মন্ত্রী আহ, না না বলছিলাম যে নেই তার জন্য মন খারাপ করে কি আর হবে তার বদলে যারা আছে তাদের মূলত আমি ভালোই জানি যত সব অকম্মার ঠিক কি আর কাকটা আবার কি কেন মহারাজ গোপাল ওর ঘুড়িটাই তো একটা জয় ঢাক আসুন মন্ত্রী মশাই তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই আরে আরে এই তো গোপাল এসে গেছে ও তোমাকে দেখার জন্য আমার মনটা সেই কবি থেকে আনচান আনচান করছে সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা কোত্তা এখানেই এসে পড়লাম তা শাহেনশার কাছে গিয়ে খাতির টাতির সব ঠিকঠাক হয়েছে তো খাতিরের ঠেলায় তো একেবারে অস্থির অবস্থা সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে কি আর করবে বলেন মন্ত্রী মশাই আপনার যা পোড়া কপাল গোপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি ওরে বাবা এরপর আবার উপহার এই নিন মহারাজ সত্যি গোপাল তোমার মনটাও খুব বড় সবাইকে দিলে আর আমারটা আপনাকে কি আমি ভুলতে পারি তাই এই সব থেকে বড় হিরেটাই আপনার জন্য এটা আমার এত বড় আমার জন্য সত্যি